আমার ঘরে রাঙি নাতে চাঁদের জ্যোৎস্না চলে রে বন্ধু চাঁদের জ্যোৎস্না চলে আমার সখী কেমন করে থাকে আমায় ভুলে রে বন্ধু থাকে আমায় ভুলে ঝরে রাঙিনাতে চান্দের জ্যোৎস্না জলে রে বন্ধু চান্দের জ্যোৎস্না চলে আমার সখী কেমন করে থাকে আমায় ভুলে রে বন্ধু থাকে আমায় ভুলে জান ভাটির সোতে ভাসে আমার ভাঙানা এই দু চোখের জল ঝরাই না কি সুখ তুমি পা উজান ভাটির স্রোতে ভাসে আমার ভাঙানা সুখ তুমি রাতের তারা দিনের সূর্য ডেকে আমায় বলে আমার সখী কেমন করে থাকে আমায় ভুলে রে বন্ধু থাকে আমায় ভুলে ভাঙা গড়ার নিত্য খেলায় পড়েতে হোম আমার ঘরে ঘেরা ধার থাকে সর্বক্ষ ভাঙা গড়ার নিত্য খেলায় পড়েতে হোম আমার ঘরে হেমে ঘেরাধা থাকে সর্বক্ষ বনের পাখি দক্ষিণ হাওয়া ডেকে আমাই বলে আমার সখী কেমন করে থাকে আমায় ভুলে রে বন্ধু থাকে আমায় ভুলে আমার ঘরে রাঙিহীনাতে চাঁদের জ্যোৎস্না চলে রে বন্ধু চাঁদের জ্যোৎস্না চলে আমার সখী কেমন করে থাকে আমায় ভুলে রে বন্ধু থাকে আমায় ভুলে আমার ঘরে রাঙিহীনা তুমি চান্দের জ্যোৎস্না চলে রে বন্ধু চান্দের জ্যোৎস্না চলে আমার সখী কেমন করে থাকে আমায় ভুলে রে বন্ধু থাকে আমায় ভুলে